স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবদলের দফায় দফায় সংঘর্ষ পাড়ামহল্লায় সিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন রাজশাহীতে চতুর্থবারের মতো ভোটার দিবস পালিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবদলের কয়েকটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় মঞ্চে বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন তাদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহর পার্কে বিক্ষোভ সমাবেশ শুরু হয় এ সময় যুবদলের কয়েকটি গ্রুপ দফায় দফায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা চেষ্টা করেও সমাবেশে শৃঙ্খলা ফেরাতে পারেনি সংঘর্ষের ফলে কিছুক্ষণ বক্তব্য বন্ধ রেখে তাদের থামাতে মঞ্চ থেকে নেমে আসেন নেতারা এক পর্যায়ে যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান বক্তব্য প্রদান করেন তিনি বলেন যুবদলের নেতারা থামো তোমরা যা করছো তা আমি অবলোকন করছি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী একজনকেও ছাড় দেয়া হবে না এরপরও যুবদলের নেতারা শান্ত হন এক পর্যায়ে যুবদলের অনেক নেতাকে সমাবেশ স্থল থেকে সরিয়ে দেওয়া হয় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন যদি এরকম বিশৃঙ্খলা করে শেখ হাসিনাকে পাঠানো যাবে না রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর আঠাশ নং ওয়ার্ডে অলিগলি পাড়া মহল্লায় নতুন সিসি সড়ক কালভার্ট টার্সিয়ারি ও সেকেন্ডারি ড্রেন নির্মাণ সহ নানা উন্নয়ন কাজ চলমান রয়েছে বৃহস্পতিবার বিকেলে চারটা থেকে ছটা পর্যন্ত আঠাশ নং ওয়ার্ডের ধরমপুর সাকোপাড়া লিচু বাগান আমজাদের মোড় লেবুতলা নদীর তীরবর্তী এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের mayor A H M Khairuzzaman Liton Rajshahi মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর আঠাশ নং ওয়ার্ডে প্রায় ষোলো কোটি টাকা ব্যয়ে প্রায় দুইশো বত্রিশটি স্কিমের আওতায় আট কিলোমিটার রাস্তা নতুন সিসি সড়ক সিসি সড়ক পুনর্নির্মাণ এবং ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে পরিদর্শনকালে আঠাশ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু প্রকল্প পরিচালক মোহাম্মদ নূর ইসলাম তুষার নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার উপসহকারী প্রকৌশলী মীর শাহরিয়া সুলতান উপসহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এক নং ওয়ার্ডে কাশ্মীর মুরগির ফার্মে শিশু বলাৎকার করতে গিয়ে আরিফ নামে এক যুবককে এলাকাবাসী হাতে নাতে ধরেছে ভিক্টিম ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সকাল দশটায় চৌমোহনী পৌরসভার করিমপুর এলাকার বেলাল মিয়ার আড়াই বছরের শিশু মোহাম্মদ ইয়াসিনকে বাসার সামনে থেকে ধরে নিয়ে রায়গঞ্জ ইউনিয়নের মিজিবাড়ির প্রবাসী আনোয়ারের পুত্র আরিফ শিশুটির চোখ মুখ বেঁধে বলাৎকার করে কাশেমের মুরগির ফার্মের টয়লেটের ট্যাঙ্কের ভেতরে ফেলে দেওয়ার সময় নূর হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি দেখে ফেলে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এলাকাবাসী বলাৎকার আরিফকে ধরে নয় নয় নয়ে ফোন করলে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ফার্মের লগ মুরগির ফার্মের লগে দিয়ে আনি হেবগঞ্জ যদি মুখসা বাঁধছি মুখসা বাঁধি ওলারে দর্শন করছি দর্শন করি ইয়ার কমিটির ভিতরে বেগসা বাঁধি কমিটির ভিতরে কল্লাবরি দিয়ে মারি গেলেন লাগছে নাটোরে কোভিড উনিশ টিকাদান কার্যক্রম চলছে দ্বিতীয় ডোজ টিকার সাথে এখনও চলছে প্রথম ডোজ টিকা গ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে অনেকেই টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কিন্তু টিকা দেওয়া শুরু হয়নি টিকা দেওয়া শুরু হতে দেরি হওয়ায় টিকাগ্রহীতারা ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন সকাল নয়টার আগে তারা লাইনে দাঁড়িয়েছেন কিন্তু টিকা দেওয়া শুরু হতে দেরি হওয়ায় তাদের অন্য কাজের ব্যাঘাত ঘটছে নির্দিষ্ট সময়ে টিকা দেওয়া শুরু হওয়া উচিত বলে তারা মন্তব্য করেন এদিকে অনেকেই সময় না পাওয়ায় অজুহাত দেখিয়ে এখনও প্রথম ডোজ টিকা দিতে এসেছেন সারা দেশের ন্যায় রাজশাহীতেও চতুর্থবারের মতো ভোটার দিবস পালিত হয়েছে মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বুধবার রাজশাহীতে ভোটারদের বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ সকাল সাড়ে দশটায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয় এতে দ্রুত সময়ের মধ্যে voter ID card smart card ও অন্যান্য সেবা পান ভোটাররা পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর police commissioner Abu Kalam Siddique senior জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী সহ অন্যান্যরা আজকের প্রতিবর্ত বিষয় মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এইটাকে সামনে রেখেই আমাদের এই ভোটারদের যে সেবা প্রদানের লক্ষ্যে আজকের দিনের উপলক্ষে আমরা ভোটারদেরকে বিশেষ সেবা আমরা প্রদান করেছি আমাদের এই রাজশাহী জেলাতে